নামলো ধরায় খুদার জ্যোতি মুরুর দূতি চলল ছোটি কুল আলমের সবখানে আধার টুটি উঠল ফুটি রাহবারে আল কোরআনে নামলো ধরায় খুদার জ্যোতি মুরুর দূতি চলল ছোটি কুল আলম সবখানে আধার টুটি উঠল ফুটি রাহবারে আল আনি নামলো ধরায় খুদার জ্যোতি মাফ করো মোর উম্মতে রে মাফ করো মোর রে হে রহমান কাদের গলি ধুলোই লুটি লুটো পুটি খেলেন রাসুল জমিনে নামলো ধরায় খোদার জ্যোতি মরুর দুতি চলল ছুটি কুল আলমে খানে আধার টুটি উঠল ফুটি রাহবারে আলি নামল ধরায় খোদার জ্যোতি তো দুটি উঠল কাপি তো দুটি উঠল কাপি শুনে তামিনের ও মুখ বাণী লাত মানা ও যাহ বল পড়ল ধসি জমিনে নামল ধরাই খুদার জ্যোতি মরুর দতি চলল ছুটি কুল আলো সবখানে আধার টুটি উঠল ফুটি রাহবারে আল কোরআনে নামল ধরায় খোদার জ্যোতি মুরুর দতি চলল ছুটি কুল আলমের সবখানে আধার টুটি উঠল ফুটি রাহবারে আল কোরআনে খোদার জ্যোতি